আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু টেকনাফে চৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং আজ অনুষ্ঠিত হবে আজ সকাল সাড়ে দশটায় টেকনাফের Shilkhali armed forces joint AD firing range এলাকায় এই ফায়ারিং অনুষ্ঠিত হবে এতে সেনাবাহিনী প্রধান general S M Shafiuddin Ahmed যোগদানের কথা রয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান এই তথ্যটি নিশ্চিত করেছেন ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ সতেরো হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে জরিমানা আদায় করা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি ওষুধ বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসি একটি হাসপাতাল ও দুইটি হোটেলকে অব্যবস্থাপনাসহ অন্য অপরাধে এ অর্থদণ্ড দেওয়া হয় গতকাল দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ অর্থদণ্ড দেন এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্রশীল জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল উপস্থিত ছিলেন কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় আটক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এ সময় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাভোগের আদেশ দেয়া হয়েছে গতকাল দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাদ সুলতানার আদালত এ রায় দেয় দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমার রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ ধৈল্যা রবি আলম মোহাম্মদ আলম মোহাম্মদ শফিকুল মোহাম্মদ নূর নূরে আলম আলী আহমদ ও Nurul Amin public prosecutor PP Faridul Alam এ তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য গত দু সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে মাছ ধরার একটি ট্রলারে থাকা রোহিঙ্গাদের তল্লাশি চালালে প্রত্যেককে পঁচিশ হাজার করে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় উখিয়া প্রেস ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সচিব এ সময় তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের গণমুখী উন্নয়ন সহ সমাজের সম্ভাবনাময় ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার জসিমউদ্দিন চৌধুরী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার সহসভাপতি সাইফুর রহিম শাহিন সাধারণ সম্পাদক রতনকান্তি দে সহ এগারো জন কর্মকর্তা শপথ গ্রহণ করেন টেকনাফে মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত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 দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে